আফগানিস্তানের ক্ষমতার দখলটা তালেবানদের কাছে চলে আসাটা এখন কিন্তু একেবারে সময়ের ব্যাপারই কারণ আমরা যতদূর জানতে পারছি যে কাবুলের দিকে তালেবান অগ্রসর হচ্ছে এবং খুব সম্ভবত আফগানিস্তানের ক্ষমতার একটা পালা বদল আসছে তবে এই জায়গাটায় আশঙ্কা যেরকম বিরাজ করছে যে তালেবান যখন ক্ষমতা নেয় তখন তাদের যে স্ট্র্যাটেজি থাকে সেখানে খেলাধুলা এবং বিনোদন এই জায়গার পুরোপুরি পরিপন্থী তারা তখন আশঙ্কার জায়গাটা আমাদের কাছে এই জায়গায় তাহলে আফগানিস্তানের ক্রিকেটটা টিকে থাকবে তো কিন্তু এখানে কিন্তু একটা সম্ভাবনার কথাও তারা বলেছে তালেবানরা বলেছে যদি তারা ক্ষমতায় আসে তাহলে ক্রিকেটের উন্নয়ন নিয়েও তারা কাজ করবে প্রায় দুই দশক পর আফগানিস্তান থেকে বিদায় নিয়েছে মার্কিন ও ন্যাটো বাহিনী এরপর থেকেই আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান এরই মধ্যে দেশের বড় শহরগুলোর দখলের পর তারা চলে এসেছে রাজধানী কাবুলের কাছে ধরে নেয়াই যাচ্ছে তালেবানদের কাছে আফগান সরকারের আত্মসমর্পণ এখন সময়ের ব্যাপার তালেবানের শাসন মানেই খেলাধুলা বিনোদন সব বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রশিদ মুজিব নবীদের নিয়ে গড়া আফগান ক্রিকেট বিশ্ব ক্রিকেটেরই এক সম্ভাবনাময় নতুন শক্তি তাই তো তালেবানি শাসন শুরুর প্রাককালে প্রশ্নটা চলেই আসে টিকবে তো আফগান ক্রিকেট এমনকি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও আফগানিস্তানের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল এই আশঙ্কাকে অবশ্য উড়িয়ে দিয়েছে তালেবান তাদের মুখপাত্র সুহাইল শাহী নিশ্চিত করেছেন তালেবানরা ক্ষমতায় আসলেও ক্রিকেট খেলা অব্যাহত থাকবে এবং ক্রিকেটের উন্নয়নেও কাজ করা হবে তিনি আরও দাবি করেছেন যখন তারা ক্ষমতায় ছিলেন তখন তারাই আফগান ক্রিকেটকে পরিচিত করেছেন আইপিএল খেলার জন্য রশিদ মুজিব এবং নবী অবস্থান করছেন দেশের বাইরে তারা বাদে জাতীয় দলের বাকি ক্রিকেটাররা আফগানিস্তানে যাদের নিয়ে আফগানিস্তানের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়ার কথা টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি এখন দেখার বিষয় ক্ষমতার পালা বদলে কতটুকু বদল আসে আফগান ক্রিকেটে সৈয়দ আবিদ হুসাইন সামি যমুনা স্পোর্টস